করলে ভালো হয় কারণ খুবই জোরে মনে হচ্ছে বুঝতে পারছেন hello hello hello hello hello এবারে উত্তর বাংলার গৌরব আমার একটি গান গান আমাদের সঙ্গে রয়েছে Maa Durga sound service proprietor Pulen Mondal Parbatidanga Bazar সঙ্গে রয়েছেন সাউন্ডটা একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা কয়েকটি ভাবে গান গেয়ে যাব তারপরে আমরা শুরু করব আমাদের আজকে পালা কাজল রেখা প্রেম hello hello mic testing check একটু ব্যাসটা বাড়িয়ে টোনটা একটু মাস্টারটা পুরো লাইনটা বাড়িয়ে দাও hello hello hello check tone একটু হাই করুন tone tone hello hello hello hello hello hello hello hello hello check hello hello স্টেক しいと চাকরিটা ভালো লোক আসেন করছি পার্শ্ববর্তী এলাকা তো প্লিজ মাসিমারা পিসিমারা যারা দূরে দূরে আছেন কাছাকাছি এসে বসুন দাদা ভাই দিদি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আমরা এখন গান করছি আমাদের মাতৃভূমির প্রমাণ প্রণাম জানিয়ে থ্যাংক ইউ